পৃথিবীর কোন মাদ্রাসায় জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় না সমস্ত মাদ্রাসার ভিতরে মানবতার শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা বলুন लब पे आती है दुआ बन के तमन्ना मेरी जिंदगी शम की सूरत हो खुदाया मेरी लब पे आती है दुआ पन के तमन्ना मेरी जिंदगी शम है की सूरत खुदाया मेरी हूँ मेरे दम से यूं ही मेरे वतन की जीनत जिस तरह फूल से होती है चमन की जीनत जिंदगी हो मेरी परवान की सूरत यार जिंदगी हो मेरी परवान की सूरत यारब अलम की शम ऐसे हो मुझको मोहब्बत यार हो मेरा काम गरीबों की हिमायत करना दर्दमंदों से जईफों से मोहब्बत करना এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানবতার শিক্ষা এইসব মাদ্রাসায় সাম্যের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় গরিবদেরকে ভালোবাসতে হবে যারা গরিব তাদের মুখে খাবার উঠিয়ে দিতে হবে যাদের কাপড় নাই তাদেরকে কাপড় দিতে হবে যাদের থাকার মতো জায়গা নাই তাদের জায়গা দিতে হবে যাদের পরার মতো কাপড় নাই তাদেরকে কাপড় দিতে হবে যাদের পকেটে টাকা নাই টাকা দিতে হবে গরিব মিসকিনকে ভালোবাসতে হবে এটা আমার নবীর আদর্শ জুড়ে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর কোন মাদ্রাসায় যোগ্যবাদ শিক্ষা দেওয়া হয় না সমস্ত মাদ্রাসার ভিতরে মানবতার শিক্ষা দেওয়া হয় আমরাও মাদ্রাসার ছাত্র সারা জীবন আমার নবীর মানবতার গান গেয়ে যাই মানুষকে কিভাবে হেল্প করতে হয় মানুষ কিভাবে রাসুলকে চিনবে মানুষ কিভাবে দেশকে ভালোবাসবে মাদ্রাসার মধ্যে দেশ প্রেমের শিক্ষা দেওয়া হয় না বলুন আজকে বলে মাদ্রাসার মধ্যে নাকি জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় নজবিল্লা বলবেন না আপনারা আজকে মাদ্রাসায় এসেছেন এখানে কি কেউ কোনো বোমা দেখেছেন কোনো কামান দেখেছেন কোনো রাইফেল দেখেছেন কেউ কি দেখেছেন আমি এসে দেখেছি অফিসের ভিতরে কিছু আমার আল্লাহ পাকের নরি কোরআনে মাজিদ দেখেছি সুবাহ আল্লাহ বলবেন না এবং আরেকটু গিয়ে দেখি সেখানে হাদিস শরীফের বই সুবাহান আল্লাহ আরেকটু গিয়ে দেখি সেখানে আমার মাতৃভাষা এই একুশে ফেব্রুয়ারি আগামীকাল একুশে ফেব্রুয়ারির বাংলা ভাষার বই সুবাহান আল্লাহ আরেকটু পরে দেখি আরবি সাহিত্যের বই সুবাহান আল্লাহ বলবেন না আপনারা সচককে দেখে বলবেন মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় নাকি কোরআন শিক্ষা দেওয়া হয় কোন ছাত্র বলতে পারবে এখানে অস্ত্রের ট্রেনিং হয়েছে বাসায় গিয়ে কি সালাম দিয়েছে তাহলে বোঝা গেল এখানে সালামের শিক্ষা দেওয়া হয় এখন বলে যে মাদ্রাসায় হুজুরেরা মারে বলে কিনা কথা হুজুর ছেলে মাদ্রাসা যেতে ভয় পাই কি হয়েছে হুজুরকে ভয় পাই হুজুরকে তো ভয় পাই হুজুরের বুধ ঢুকাইছেন তো আপনি এই জন্য হুজুরকে ভয় পাই মাদ্রাসা আসলে হুজুরেরা বাচ্চাদেরকে চকলেট দেয় আদর করে নিজের সন্তানের মধ্যে বুকের মধ্যে লাগিয়ে জড়িয়ে ধরে ঠিক কিনা বলুন আপনাদের সন্তান বাসায় তাকে কয় ঘন্টা মাদ্রাসায় তাকে কয় ঘন্টা আপনার সন্তানের পেশাবকে পরিষ্কার করলো আপনার সন্তানের নাকের সেই মহিলাকে পরিষ্কার করলো আপনার সন্তানের মুখে ধোয়াই দিল আপনার সন্তানের মুখে কালিমাকে শিখিয়ে দিল বলুন না কথা বলবেন না হুজুররা শিক্ষা দেয় নাই তো হুজুর হুজুরকে কেন বই লাগাইছেন বই আপনি লাগাইছেন বাচ্চারা যখন কাঁদে আপনি বাচ্চার কান্না থামানোর জন্য বলছেন এই কাঁদিস না হুজুর আসবে কাঁদিস না হুজুর আসবে বাচ্চা যখন তাল করে আপনি বলছেন এই তাল করিস না হুজুর আসবে হুজুরকে ডাকবো তাহলে হুজুরের বইটা আপনি ঢুকাইছেন এই জন্য সে মাদ্রাসায় যেতে চাই না ঠিক কিনা বলুন আজকে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে বাচ্চারা যখন কান্দে আপনাকে বলতে হবে তুমি কান্না থামাও তুমি যদি কান্না থামাও হুজুর তোমাকে সকলেন দিবে আমাদের সমাজ পরিবর্তন চাই আমরা সমাজের পরিবর্তন চাই এই সমস্ত মাদ্রাসা হচ্ছে মানবতার মাদ্রাসা হুজুররা খেয়ে না খেয়ে অল্প বেতনে শুধু এই দেশে ইসলামকে কায়েম করার জন্য হজরত হাফসার দিয়ার মতো ইমানকে রক্ষা করার জন্য খেয়ে না খেয়ে অল্প বেতনে তারা আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে ঠিক কিনা বলুন আজকে কি শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা যেখানে অনেক টাকা খরচ করে দিয়ে আসতেছেন এখানে শেখানো হচ্ছে মানুষ নাকি বানর থেকে রয়েছে মানুষ কি বানর থেকে হয়েছে কেউ বলতে পারবে আমরা কেউ বানরের বাচ্চা কেন আছে বানরের বাচ্চারা কি এবার সুন্দর করে আদবের সাথে বসে থাকে যারা বলেছে মানুষ বানর থেকে হয়েছে তারা ইউনিভার্সিটিতে মেয়েদের সাথে লন্ডন করে সেখানে বানরের মতো আচরণ চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলবো আমরা হলাম নবীর সন্তান আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসালাম জোরে বলুন আমাদের আদি পিতাকে আমাদের প্রথম বাবা মানবকে আদম আলাইহিসালাম আমাদের প্রথম মাকে মা হাওয়া আলাইহাসালাম বলেন আমাদের প্রথম বাবাকে সবাই বলতেছেন না নাকি এখানে দারওয়ানের মতবাদ মতাদর্শের লোক আছে এখানে আশা করি নেই তাহলে আমাদের প্রথম মানব এবং আমাদের প্রথম বাবাকে সবাইকে বলতে হবে বলো আদম আলহিসাম আমাদের প্রথম বাবার নাম কি আদম আলহিসাম আল্লাহ পাক ওনাকে কোথায় বানিয়েছিলেন বেহেস্তের মধ্যে বলেন বেহেস্তের মধ্যে আমাদের আদমকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়ে সেখানে আল্লাহর কুদরতি ভাবে ফুৎকার দিয়েছেন সেখানে আদম আলাইসালাম সাথে সাথে শোয়া থেকে পূর্ণ মানব হয়ে তিনি বসে গিয়েছেন সাথে সাথে সমস্ত ফেরাস্তা জগৎ আদমকে সম্মান জানিয়ে সিজদা করেছে এই মানবকে সম্মান দিয়েছে কে আমার আল্লাহ ঠিক বলুন আমরা বানরের সন্তান হতে চাই না আমাদের বাড়ি হচ্ছে বেহেস্ত আমাদের প্রথম বাবা আদম আমরা সকলে বনি আদম মানব জাতি আদমের সন্তান ঠিক কিনা বলুন সুতরাং কেউ যদি এই কথা স্বীকার করে সাথে সাথে সেই কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ। কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা কার কথা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি আদমকে পাঠিয়ে আমি আল্লাহর প্রতিনিধি বানিয়েছি এই মানব জাতি হলো আমার প্রতিনিধি জুড়ে বলুন সবার